সামনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাটা বেজে গেছে বারোটা বেজে গেছে বারোটা আজ আসার পথে শুনলাম একজন বাদাম বিক্রেতা বাদাম বাদাম কাঁচা বাদাম এই বাদাম বাদাম বিক্রেতা সে ওই সিনেমা হলের সামনে বসে বসে বাদাম বিকৃতি করতো সিনেমা হলের সামনে দাঁড়িয়ে বসে বাদাম বেচত আর মনে নিয়ত ছিল স্বপ্ন ছিল ও আমি আজকে সিনেমা হলের সামনে বসে বসে বাদাম বিক্রি করি রে আমার বড় আশা তুমি পূরণ করে দাও একদিন আমি সিনেমা হলের মালিক যেন হইতে পারি বলেন আমি আজকে এই আসার পথে এই ইতিহাস শুনে আসলাম সেই সিনেমা হল এই রোডে কোন রোডে এই রোডে আমি নাম ধরি কব না কলি আবার হয়তো বা আমি যাওয়ার পথে গাড়ি আটকাই আমায় ধর দিতে এই জন্য নাম ধরি কব না সেই সিনেমা হলের নামও কব না ওই মালিকের স্বপ্ন আল্লাহ পূরণ করেছে রে উনি এখন সিনেমা হলের মালিক হয়েছে কিন্তু দুঃখজনক হইয়েও সত্য এমন সময় হইয়াছে যে সময় সিনেমা হলে কোনো কাস্টমার পাওয়া যায় না এই জন্য এক হুজুরি ডেকে নিয়ে যায় মিলাদ পড়াইছে হুজুর স্টেশন সিনেমা মুক্তি পাবে দোয়া করি দেন যেন আমাদের সিনেমা ভালোভাবে দর্শক ডান পাশে হাফ প্যান্ট পরা নায়িকা বাপ পাশে ফুল প্যান্ট পরা নায়ক হুজুর দোয়া করছে আল্লাহ দেখো তোমার বান্দারা এই যে আমার দোয়া করার জন্য এনেছে কি চাই আল্লাহ তুমি জানো তুমি দয়া করি সবার মনের স্বপ্নগুলো পূরণ করে দাও তার মানে হুজুরির স্বপ্ন হইল সিনেমা হলে যেন আগুন ধরে যায় স্বপ্ন এক একজনের স্বপ্ন এক এক রকম থাকে না সিনেমা হল করবে আবার স্বপ্ন দেখেছে বাদাম বেস্তি বেস্তি যে আমি সিনেমা হলের মালিক হব আল্লাহ কইল তোর যদি জাহান নামে যাওয়ার এত দরকার পড়ে যা তোর জাহান নামের মালিক করে দিলাম বলেন আমি